না তুমি কেন ওই মনে করো না রে মা আমি তোর ওই মা রবি কে মনে করি না চলো যা তুই তুই যে লক্ষ্মী সোনা তোর গালেতে লক্ষ চুমু ওরে আমার মনা তুই বাবা বলে ডাকলে পরাণ ভরে আর শান্তি এই বুকের ক্রান্তি তুই যে সোনামনি হলিসার চান তুই এই বুকের প্রাণ তুই তুই যে সোনা সোনা মনে তুই খুলি যা তুই তুই যে দেহের খোরা তোরে ছাড়া ভালো লাগে না ওরে সোনার ময়না আপ বুকের প্রান্ত তুই যে সোনামণি হলি যার চান্ত এই বুকের প্রান্ত তুই যে সোনামণি আমার দেহে ভুলি যা তুই তুই যে লক্ষ্মী সোনা তালেতে লক্ষ চুমু রে আমার মনা তুই বাবা বলে ডাকলে পরাণ ভরে যায় ওরে আমার সোনা মানি যার শান্ত এই বুকের ক্রান্ত তুই যে সোনামণি হুলিজার চান তুই এই বুকের কান তুই তুই যে সোনামণি হুলিজার চান তুই এই বুকের প্রাণ তুই তুই যে সোনামণি যে সোনা মনি